হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সামনে ওই জল ট্যাঙ্কি দেখাতে চলেছি তো এখন যাব তো দেখো এসব বন্ধু বলার আগে দেখে নাও বন্ধুরা আগে তোমাকে জুম করে দেখাচ্ছি জল ট্যাঙ্কিটা যাবো তো আমাদের শেষ জুম আমার মোবাইল ফোন তো